one God. Greatest debate. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওসলাত ওয়াসালামু আলা রসুলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়াসাহাবিহি আজমাইন আম্মাবাদ আউজ বিল্লাহি সামিইল আলিম মিন শৈতান রজিম মিন হামজিহি ওয়ানাকফিহি ওয়ানাফসি বিসমিল্লাহি রহমানির রহিম ওয়াকুল জা আল হাক্কু ওয়াজহক আল বাতিল ইন্নাল বাতিলা কানা জহু ক প্রশংসামাত্র আল্লাহর জন্য শান্তির ধারা বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি সুপুরের সুপ্রিয় মণ্ডলী আপনারা অনেকেই ইতিমধ্যে লাইভে চলে এসেছেন আলহামদুলিল্লাহ গভীর রাত্রে তারপরেও আলহামদুলিল্লাহ একটা ফিতনার অবসান ঘটল পাশাপাশি রেজাল করিম আবরার ভাই আমাদের দিনী ভাই তিনি আজকে একটা মানে ফিতনাকে তিনি অবসান ঘটানোর চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে ধারাবাহিক পর্যায়ে কিছু যদি আলোচনায় ইলিমি আলোচনা যদি হয় আস্তে আস্তে তিনারাও সত্যটাকে জানবে এবং সত্যটাকে প্রচার করা এবং মানার জন্য ইনশাল্লাহ তারা উৎপ্রেরণা মানুষকে দেবে আলহামদুলিল্লাহ জাকাতুল ফিতরের উপরে আপনারা দেখেছেন ঘন্টা দুয়েক আগে আমি একটি লাইভে এসেছিলাম এবং মুক্তি রেজাউল মানে রিজওয়ান রফিকি এবং রেজাউল করিম আবরারের চারটে হাদিস যে টাকা দিয়ে ফিতরা দিতে হবে এই মর্মে তারা পেশ করেছিল আলহামদুলিল্লাহ আমি তাহকিক পেশ করেছি করছি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমার তাহাকিকের সঙ্গে তারা অধিকাংশই একমত হয়েছে আলহামদুলিল্লাহ তো এখান থেকে একটা ফিতনার অবসান ঘটবে তারপরে আমাদের রেজল করিম আবরার ভাইকে দেখলাম আমি লাইভ থেকে নামার পরপরেই তিনি লাইভে এসেছিল এবং আমার ভিডিওর কিছু পর্যালোচনা করার চেষ্টা করেছে তো আমি যতটা দেখলাম যে আসলে আমার আলোচনা তিনি সম্পূর্ণ শ্রবণ করেননি তিনি এমনি তার আগে থেকে যে নোটগুলো ছিল হয়তোবা সেখান থেকে তিনি পড়তে শুরু করেছে বাকিটা অল্লাহ আলম এটা আমার ধারণা অথবা আমি তাকে লাইভে আসার আগে তিন দিন আগে আমি তাকে তার ভিডিওর লিখিত আমি একটা জবাব দিয়েছিলাম এবং বলেছিলাম ভাই আপনি আমাকে পাল্টা জবাব দেন উনি আমাকে জবাব দেননি হয়তো আমার ওই লিখিত জবাবগুলো আগে থেকে মাথায় ছিল ওগুলোকে সামনে রেখে তিনি জবাব দিয়েছেন আলহামদুলিল্লাহ যাই হোক তারপর তিনি আমার আলোচনার জবাব দেওয়ার চেষ্টা করেছেন এবং হ্যাঁ, শেষ কথা আজকের আলোচনার শেষ কথা যেটা হবে যে বেল পাকলে কাকের কি যদি বেল পাকে তো কাকের কি কাকি বেল খাবে মানে আজকে শিরোনাম এটাই হওয়া উচিত ছিল যে বেল পাকলে কাকের কি তো যাই হোক আজকে আমরা সংক্ষিপ্ত বিষয়ে সেই আলোচনাকে আমরা সার নিজাস আপনাদের সামনে পেশ করছি তার আলোচনা আপনারা অবশ্যই শুনবেন রেজাল করিম আবরাজ সাহেব যে আলোচনা করেছে অবশ্যই শুনবেন এবং তিনি যে আমাদের সঙ্গে একমত হয়েছে অনেক ক্ষেত্রেই আলহামদুলিল্লাহ আপনারা সেখান থেকে দলিল পাবেন আসেন প্রথমত কিছু কথা আপনি তার ভিডিও প্রসঙ্গে শেয়ার করি তার সম্পূর্ণ ভিডিও এখন লাইভে দেখানো সম্ভব নয় এই জন্যই প্রায় চল্লিশ মিনিট আলোচনা করেছে এখন চল্লিশ মিনিট তো দেখানো সম্ভব নয় তাই বেশ কিছু নোট করেছি নোটেরই আমি জবাব দেবো ইনশাল্লাহ প্রথম কথা আলহামদুলিল্লাহ যে আমি প্রথমে এই মানে টাকা দিয়ে ফিত্র আদায় করা যাবে কি যাবে না এই মর্মে আমাদের কিছু নির্যাস আমরা একটু বলে দিই প্রথম কথা হচ্ছে যে টাকা দিয়ে ফিতরা একটা জাকাত হলো ফিতের আর একটা জাকাত জাকাত হচ্ছে অর্থের উপরে ভিত্তি করে সম্পদের উপরে ভিত্তি করে জাকাত ফরজ হয় এক নম্বর পয়েন্ট আর ফিত্রা এটা ধনী হোক আর গরিব হোক আর বড় লোক হোক তাহলে প্রত্যেকের মাথা তথা পার হেড মাথা অনুযায়ী এটাকে দিতে বাধ্য সে বুখারি হাদিস নাম্বার এক হাজার পাঁচশো তিন চার পাঁচ তাই জাকাত এবং জাকাতুল ফিতরের মধ্যে পার্থক্য আছে জাকাত এটা অর্থের উপরে ভিত্তি করে সম্পদের উপরে ভিত্তি করে এটা ফরজ হয় আর ফিতরা এটা সকলের জন্যই ধনী গরিব মিসকিন মানে সকলের জন্যই এটাকে মূলত এটা তারা দিতে হবে এটা প্রথম মনে রাখবেন তাই মনে রাখবেন যে ইবাদত যখন করবেন তখন কোনো তৌকিফি চলে না কোনো পরিবর্তন চলে না কোনো পরিবর্তন চলবে না যখন নাস মজুদ আছে কোনো পরিবর্তন ইবাদতে তৌকিফি কোনো পরিবর্তন চলবে না যেমন আমি উদাহরণ দিয়েছিলাম যে কুরবানির মানে কুরবানির পরিবর্তে মানুষকে টাকা দিলে যেমন কুরবানি আদায় হবে না এটা আমি স্পষ্ট ক্লিয়ার করেছি আমি যুক্তি দিয়েছি আমার যুক্তি খণ্ডন করার চেষ্টা করেছে ইনশাল্লাহ আমিও পাল্টা খণ্ডন করব। তাই আমাদের প্রথম দলিল যে ইবাদতে কোনো তাওকিফি চলে না যেহেতু বিশ্বনবীর তরফ থেকে প্রমাণিত আছে জাকাত মানে ফিতরা এটা খাদ্য দ্রব্য দিয়ে দেওয়া সে বুখারি পনেরোশো তিন নম্বর তাই অবশ্যই আমাদেরকে ইবাদতে কোনো পরিবর্তন করলে চলবে না দুই নম্বর যে জাকাতুল ফিতের এটা দ্বিতীয় হিজড়িতে এটা প্রথম চালু হয় জাগাতুল ফিতের যখন চালু হয় সেই সময়তে থেকেই আধিপত্য কাল পর্যন্ত মানে বিশেষ করে আল্লাহ রসুলের জমানা সাহিদের জমানা পরিষ্কারভাবে খয়রনকুরনের জমানাতে এটা স্পষ্টভাবে অর্থ থাকার পরেও তারা শুধুমাত্র খাদ্যদ্রব্য দিয়ে জাকাত দিয়েছে অতএব খাদ্যদ্রব্য দিয়ে জাকাত দিতে হবে তিন নম্বর বিষয় যে টাকা দেওয়া কোন একজন আল্লাহ রসুল থেকে তো প্রমাণিত নয় কোনো সহি বা জৈব বা জাল সূত্র প্রমাণিত নয় যে বিশ্বনবীর তিনি টাকা দিয়ে বা মুদ্রা দিয়ে তিনি ফিতরাটা আদায় করেছেন সেই সময় কিন্তু ফিতরা আঢাল ছিল হজরত বেলাকে যখন পণ মুক্তিপণ নিয়ে এসেছিল অর্থ প্রদান করেছে তারপরে বিশ্বনবী কিন্তু ফিতরা আদায় করেছেন খাদ্যদ্রব্য চার নম্বর দলিল যে খাদ্যর মানে খাদ্য দিয়ে যে তম খাদ্যদ্রব্য দিয়ে যে ফিতরা আদায় করতে হবে এর উপরে নাস মজুদ স্পষ্ট দলিল অকাট্য দলিল প্রমাণ মজুদ আছে সে বুখারি পনেরোশো তিন চার পাঁচ সোনান আবুদাউদ ষোলোশো সাত আট নয় দশ পর পর যে আল্লাহ খাদ্যদ্রব্য দিয়ে বলেছে তোমাদেরকে আমি জাকাত ফরজ করলাম তো এখানে নাস একদম স্পষ্ট মজুদ অকাট্য দলিল মজুদ আছে আলহামদুলিল্লাহ তার জন্য ফিতরাটা অবশ্যই খাদ্যদ্রব্য দিয়ে দেওয়াটাই এটাই বিশ্বনবী সুন্না দ্বারা প্রমাণিত আর এটা যেমন তেমন সুন্নাত নয় এটা গুরুত্বপূর্ণ সুন্নাত কেননা টাকা থাকার পরে বিশ্বনবী টাকা দেন দেন নাই সাহাবিদের জমানাতে টাকা থাকার পরে মুদ্রা থাকার পরেও তারা এটা দেয় নাই অবশ্যই এটা গুরুত্বপূর্ণ সুন্নাত সৈ বুখারি কিতাব নিকা হাদিস না পাঁচ হাজার তেষট্টির শেষ অংশের হাসির দিশের অংশ যে ফামান রাগিবান সুন্নাতি ফালা ইসলামিন্নি যে আমাদের সুন্নাত থেকে বৈরোগ্য পোষণ করবে ফালা ইসলামিন্নি সে আমাদের দলভুক্ত নয় স্পষ্টটি যেন মনে রাখা জরুরত আছে এখানে আমাদের পাঁচ নম্বর পয়েন্ট যে আমরা বলেছিলাম তারা যে দলিল পেশ করেছিলেন মজবিল জাওয়ালের সূত্রে যে হাদিস যে মজবিল জাওয়াল আল্লাহ প্রসঙ্গে যে তাউস রহিমাহুল্লাহ তিনি মজবিল জাওয়াল প্রসঙ্গে বলেছে যে টাকা দিয়ে যেন ফিতরা টাকার কথা তো নয় জামা কাপড়ের কথা যদিও আবরাজ সাহেব এটা খণ্ডন করেনি সেই বুখারির যে তালিকা তধ্যায়টা এসেছে আলহামদুলিল্লাহ সেখানে জামা কাপড় বলা হয়েছে টাকার কথা বলা হয় নাই এটা তারপরে মজবিল জাবাল থেকে তাউস থেকে যে মজবিল জাবালের যে হাদিস বর্ণনা করা হচ্ছে এটা ইনকেতা আছে আলহামদুলিল্লাহ আমাদের সে দিনী ভাই আবরাজ সাহেব তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন তিনি এর আগে বক্তৃতা দিয়েছেন সে বুখারি একশো সাতচল্লিশ নম্বর হাদিস এই তো মজবিল জাবালের সূত্রে বর্ণনা আছে টাকা দিয়ে ফিতরা বুখারির হাদিস বুখারির হাদিসকে চিৎকার মারছিল আলহামদুলিল্লাহ আমি যখন ধরে দিয়েছি এটা আসলে বোখারির হাদিস না এটা তালিকাত আলহামদুলিল্লাহ স্বীকার করতে বাধ্য হয়েছে এখন তারা নিজের মুখ দিয়ে বলছে হ্যাঁ এটা তালিকাত এটা তালিকাত এটা তালিকাত মোল্লা খাদিস এটা মোয়াল্লা খাদিস এখন স্বীকার করেছে আলহামদুলিল্লাহ আমরা সফল যে অন্তত পক্ষে তিনি স্বীকার করেছেন মুখ দিয়ে বলেছেন এটা মোয়াল্লা খাদিস এটা তালিকাত হিসেবে এসেছে ইমাম বুখারি সেই সনদ বুখারিতে মানে সনদ সরফ নিয়ে আসেনি এটা গোপন করেছিল আলহামদুলিল্লাহ আমরা ধরিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তারা স্বীকার করেছে জাজাক আল্লাহ খয়রান আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এটা স্বীকার করার জন্য দুই নম্বর আমরা বলেছিলাম যে এই তাউস থেকে মজবিল জাবালের সূত্র বিচ্ছিন্ন আছে কেন কেন মজবিল জাবালের মৃত্যুর পনেরো বছর পর এই মজবিল জাবালের মৃত্যুর পনেরো বছর পর তাউস তাউস রদিয়া রহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেন মজবিল জাবালা মৃত্যুবরণ করছে তার ঠিক পনেরো বছর পর তাউস রহেমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করছেন আল হিদায়া আল ইরশাদ হাদিস না পাঁচশো ছত্রিশ এবং একশো একান্নর আলোচনা দ্রষ্টব্য দেখেন যে তাউসের মানে মজের মৃত্যুর পনেরো বছর পর জন্মগ্রহণ করে মানে এই হাদিসের বিচ্ছিন্নতা আছে ইনকেতা আছে মুনকাতি এই হাদিসটা গ্রহণযোগ্য এই জন্য নয় আমরা বলেছিলাম আর মুনকাতে হাদিস আলোচনা করছি তিনি জব্দের চেষ্টা করেছেন তার মানে তিনি অন্তত স্বীকার করে নিয়েছেন যে এই সই বুখারের এটা আসলে হাদিস নয় এটা ইমাম বুখারি মোয়াল্লাক হিসাবে তালিকাত হিসেবে নিয়ে এসেছে দুই এটা স্বীকার করেছে হাদিসটা মন কাতি যেটা এর আগের আলোচনাগুলোতে তারা হজম করে ফেলেছিল তারা মানুষকে বলে নাই জনসাধারণকে বলে নাই আলহামদুলিল্লাহ ধরিয়ে দিয়েছি মেনে নিয়েছে বাধ্য হয়েছে মানতে আলহামদুলিল্লাহ তারপরে আর একটা বিষয় যে মজবিল জবালে হাদিস যদি সহি হয় তারপরে বেল পাকলে কাকের কি কেন মসবিল জওয়ালের হাদিসটা ইমাম বুখারি জাকাতুল ফিতের অধ্যায় নয় জাকাত অধ্যায়ে এটা জাকাত এটা মাল মানে সম্পদের জাকাতের নিসাব সম্পদের জাকাত মানে যে নিসাব হয়ে যায় কি দিয়ে আপনি জাকাত আদায় করবেন সেইখানে মজের এই জাকাতের কারণে পোশাক দিয়ে কেউ যদি দেয় সেটা আদায় হয়ে যাবে এটা ইমাম বুখারি রহমল্লা মোল্লাকে নিয়ে এসেছে কিন্তু আলোচনা চলছে জাকাতুল ফিতার নিয়ে ফিতরের জাকাত নিয়ে তো আপনারা হ্যাঁ, হ্যাঁ, মালের সম্পদের জাকাত নিয়ে সে দলিল খাড়া করছেন বেল পাকলে কাকের কি কথা বুঝতে পারছেন না যে সহিও হয় মজবিল জওয়ালে সহি নয় ইনকেতা আছে মুনকাতি বিচ্ছিন্ন সনদ তারপরে সহি হলে বলি যে স্পষ্ট এখান থেকে প্রমাণিত হয় তিনি জব দেওয়ার চেষ্টা করেছেন যে ইমাম হাজার আসকালানি রহিমাহুল্লার ফাথুল বাড়ি থেকে তিনি পড়েছেন ইরশাদু সারি থেকে তিনি পড়েছেন মানুষকে শুনিয়েছেন আলহামদুলিল্লাহ উনি পড়েছেন আমার জন্য সুবিধা হয়ে গেছে ইরশাদের শাড়ি থেকে তিনি পড়ছেন যে ইমাম বুখারি যে তালিকাটা নিয়ে এসেছে মোল্লাক নিয়ে এসেছে আদিস তো এইখানে ঈশ্বরের শাড়িতে আল্লামা কাস্তালানি রাইমাহুল্লাহ তিনি বলেছেন যে এটা অবশ্যই মুন কাতি সূত্র বিচ্ছিন্নতা আছে আবার আমার ওই ভাই আবরার ভাই উনি স্বীকার করে নিয়েছেন যে এটা জাকাত প্রসঙ্গে ঈশ্বরের সারিতে উনি যে ইবারত পড়েছেন ওটা জাকাত প্রসঙ্গে নিজে পড়েছেন যে জাকাত প্রসঙ্গে ইমাম বুখারি তিনি অর্থ মানে মানে ইয়ে, জামা কাপড় মানে এইসব দ্রব্য টাকা পয়সা জামা কাপড় দিয়ে সম্পদের জাকাতকে যদি আদায় করে হয়ে যাবে তো ভাই আমি এই কথা বলছি আবারও বেলপাকলে কাকের কি ইসাদু সারিতে আল্লাহ কাস্তাল রহমাল নিয়ে আসছেন যে জাকাত সম্পদের জাকাত ফিতরে জাকাত নয় তার জন্য মজবুত করছেন যে এটা হানাফি মাজাবের দলিলকে মজবুত করেছে ইমাম বুখারি রহমল্লা তো ঠিকই তো ঠিকই তো করেছি ইমাম বুখারি রহমল্লা কোথায় দিমত করলাম তো ইমাম বুখারি রহমল্লার দাবি এবং আল্লামা কাস্তালিন রহমল্লার দাবি যে এই মোল্লাক হাদিস দিয়ে জাকাতুল ফিতের নয় জাকাত সাব্যস্ত করেছে তো জাকাত আর জাকাতের ফিতের দুটোকে আপনারা গুলিয়ে ফেলছেন আবারও বলি বেলফাকলে কাকের কি আলহামদুলিল্লাহ আল্লাহ কাস্তানহমল্লা আমাদের দিকে আছে আপনাদের দিকে নয় ইমাম হাজার থেকে একই বরত পেশ করেছেন হাফিজ ইবন আব্দুল বার থেকে একই বরত পেশ করেছেন শুধু ভিডিওটা লম্বা করেছেন তাই তো একই শেষ কথা যে ইমাম বুখারি রহমাল্লা যে মোল্লা খাদিসটা এসেছে আল্লাহ ইরশাদুল হক মানে আল্লামা কাস্তালি রহমাহুল্লাহ হাফেজ ইমাম হাজার ইমাম হাজার আসকান রহমাহুল্লাহ এবং হাফিজ ইবন আব্দুল বার তারা সকলে এটা জাকাত সম্পদে জাকাতের অর্থে বলেছে ইমাম আবনিপদ দলিলকে মজবুত করেছে আলহামদুলিল্লাহ আমরা তো এটাই বলছি যাই হোক তারপরে একটা বিষয় যে ওমর বিন খাত্তাবের যে হাদিস আতা থেকে নিয়ে এসেছিল রাবি আছে তিনি জাইব তিনি গ্রহণযোগ্য নয় তিনি মুদাল্লাবি তার স্মৃতি মস্তিষ্ক বিকৃত ঘটেছিল আলহামদুলিল্লাহ বা তিনটি অভিযোগের একটা যারা খণ্ডন করেনি এখানে তিনি চক্রান্ত করেছে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে আবরাজ সাহেব ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে সাধারণ জনসাধারণকে যে এখানে হ্যাঁ একটা রাবি জয়ীব লাইসবিন আবিস সালাইম জয়ীব তো কি হয়েছে আহলে হাদিস তারাও তো তারাও তো জৈব দলিল দেয় কোথায় দেয় তো ওই তো সৈব সঈবনু মাতে বুকের পুরে হাত বান্ধার হাদিস মোহাম্মদ বিন ইসমাইল জৈব রাবি ইমাম বুখারি তাকে মুনকারুল হাদিস বলেছে হাফেজ ইমাম মিজি হাফেজ মিজি তিনি জৈব বলেছেন সরি ইমাম বুখারি কল নকল করেছেন তার তাহাজিবুল কামালে যে মোহাম্মদ বিন ইসমাইল মুনকারুল রাবি মুনকারুল হাদিস ইমাম বুখারি বলেছে আমি একটু অনুগ্রহ করে বলবো আমাদের আবরাজ সাহেবকে তিনি অনেক একটা মহকিক মানুষ তিনি খুব ভালো আলোচনা করতে পারেন আরবি তো অসাধারণ তুলনায় হয় না মানে খুবই সুন্দর তিনি আরবি ইবারত পাঠ করতে পারেন অনেক বই মোতালা করেন আমি জানি দেখেছি তার আলোচনা শ্রবণ করেছি তো আমি একটা দলিল চাইবো আমাদের আবরার ভাইকে যে আপনি তো আরবি অনেক জানেন তো আপনি যে দাবিটা করেছেন যে ইমাম বুখারি রেমাহুল্লাহ সঈবনু খুজাইমার চারশো উনআশি নম্বর হাদিসে বুকের পরে হাত বান্ধার যে হাদিসটা আছে এখানে মোয়াম্মাল বিন ইসমাইল যে রাবি আছে আপনি বলেছেন ইমাম বুখারি রেমাহুল্লাহ তাকে মুনকারুল হাদিস বলেছে আপনি দলিল দিয়েছেন হাফেজ মির্জির কিতাব থেকে আমি বলবো যে এটা একটু সহি সনদ একটু পেশ করতে পারবেন ইমাম বুখারির তারিখুল কাবির গ্রন্থ আছে তারিখুল জোয়াফা আছে অনেকগুলো গ্রন্থ আছে ইমাম বুখারি রহমল্লা তো ইমাম বুখারি তার নিজ গ্রন্থে মোহাম্মদ বিন ইসমাইল সম্পর্কে কি বলেছে একটু দলিলটা পড়ে শোনাবেন আরবিটা পড়বেন একটু অনুবাদ করবেন ছোট্ট করে অনুবাদ করবেন তারিখুল কাবির দু হাজার একশো সাত নম্বর আবি পড়লে আপনি দেখতে পাবেন যে ইমাম বুখারি মোহাম্মদ বিন ইসমাইলকে তার তারিকুল কাবির দু হাজার একশো সাত নম্বর জীবনীতে নিয়ে এসেছে তিনি যারা করেননি তাদিলে করেননি আর হানাফিদের একটা যে ইমাম বুখারি তারিখে যাকে নিয়ে এসেছে যারা করেনি দিল করেনি তিনি শেখা তিনি গ্রহণযোগ্য রাবি তো ভাই আপনি মানে এখন এখানে পালাচ্ছেন কেন আপনি বলছেন যে আহ হাদিসদের দ্বিচরিতা কেন ভাই আপনাদের দ্বিচরিতা কেন জাফর আহমেদ ওসমানী তিনি লিখেছেন স্পষ্টভাবে জিমাম বুখারি রহমহুল্লাহ তারিকুল কাবিরে কোনো রাবিকে নিয়ে আসে আর যদি যারা তাদিল না করে তো হানাফিদের নিকটে সেই রাবিটা হাসানুল হাদিস ইমাম বুখারি মোহাম্মদ বিন ইসমাইলকে তারিকুল কাবিরে নিয়ে এসেছে যারাও করেনি তাদিলও করেনি অথচ আপনারা মানতে নারাজ দ্বিচারিতে তো আপনি করছেন ভাই দ্বিচরিতে তো আপনি করছেন করছেন না আর অসংখ্য দলিল দেব মোহাম্মদ বিন ইসমাইলকে বলছেন যে জয়ীব ইমাম বুখারি মুনকার হাদিস বলছে ইমাম বুখারি কিতাব থেকে দলিল দেন ইমাম বুখারি কোন কিতাবে বলেছে কোন কিতাব ইমাম বুখারি বলেছে হাফেজ মির্জি যে কথাটা নকল করেছে তার সনদ দেন হাফেজ মির্জি তিনি কোথা থেকে শুনেছেন কার গ্রন্থ থেকে নকল করেছেন হাফেজ মির্জি তো আর ইমাম বুখারির সঙ্গে সাক্ষাৎ প্রমাণিত নয় কেন উনি সপ্তম হিজরির একজন ইমাম আর ইমাম বুখারি তৃতীয় শতকের একজন ইমাম একশো চুরানব্বই জন্ম দুশো ছাপান্নতে মৃত্যু তো এই যে মাঝখানে পাঁচশো বছর হাফেজ মির্জি কিভাবে শুনলো নিশ্চয়ই শোনেনি নিশ্চয়ই তাহলে হাফেজ মির্জিকে কোনো গ্রন্থ থেকে নকল করতে হবে ইমাম বুখারি কলটা তা হাফেজ মির্জি কোথা থেকে নকল করেছে যে ইমাম বুখারি মুনকার হাদিস বলেছে আমি চ্যালেঞ্জ করলাম ইমাম বুখারির কোনো কিতাব থেকে মোহাম্মদ বিন ইসমাইল মুনকারুল হাদিস এটা প্রমাণিত নয় এটা আপনারা ধোকায় পতিত হয়েছেন এটা ধোকায় পতিত হয়েছেন আপনারা তাই এটা দলিলটা পেশ করবেন আর আপনি বললেন যে আমরা দ্বিচরিতা করছি দ্বিচরিতা আপনিই করছেন এই যে প্রমাণ দিলাম একটু আগেই যে আপনারা দ্বিচরিতা করছেন তার প্রমাণ যে মোহাম্মদ বিন ইসমাইলকে জাফর আহমেদ উসমানের মানহাজ অনুসারে ওসুল অনুসারে তিনি সেকা গ্রহণযোগ্য গৌরবী এমনকি হানাফিরা অনেক হাদিসের মধ্যে মোহাম্মদ বিন ইসমাইল থাকার পরে সেটাকে হুজ্জত দলিল গ্রহণ করেছে এমনকি আবরাজ সাহেব আপনিও আপনার একটা আলোচনা ইনশাল্লাহ জবাব আসবে আমি জবাব দেবো আমি ওটাকে নোট করেছি আপনি সময়ত সিলেটে একটা কনফারেন্স তামিদুল মাওলা ছিল মুফতি দিলার হোসেন ছিল আপনি ছিলেন আপনি একটা আলোচনাতে বলছেন যে আহল হাদিসরা রফুল নিয়ে বাড়াবাড়ি করে অথচ ইব্রাহিম নাখই রহমহল্লা তিনি শারহু আনিল আল আসার থেকে আপনি দলিল দিয়েছেন যে ইব্রাহিম নাখই রহমহল্লা তিনি বলেছেন যে ওয়াইল বিন হুজর রদুল্লাহ যদি আল্লাহ রসুলকে সরি ওয়াইল বিন হুজুর যদি আল্লাহ রসুলকে একবার রফুল করতে না দেখে তাহলে ইবনু মাসুদ তিনি পঞ্চাশ বার দেখেছে এই শাহরু মানেল আসারে যে রাবি আছে রাবিটা কে এইখানে তো মোহাম্মদ বিন ইসমাইল আছে ও এখন আপনি নিজেই দলিল দিয়েছেন মোহাম্মদ বিন ইসমাইলের দলিল আপনি নিজেই দলিল দিয়েছেন কেননা ওই ইব্রাহিম নাখইয়ের ওই সনদে মোহাম্মদ বিন ইসমাইল আছে শাহরুবান আসারে আপনি দলিল দিচ্ছেন আবার এখন মোহাম্মদ বিন ইসমাইল ইবনু খুজাইমাই বুকের পরে হাত বাঁধার দলিল আছে আপনি ওটা মানতে চাচ্ছেন না কেন বিচারিতা নীতি বিচারিতা আপনি করছেন সুনান তিরমিজিতে বারো তাকবির রফুল যে হাদিসে ইবনুল আহিয়া আছে ইবনুল আহিয়া তাহাকি করতে গিয়ে আপনারা বলছেন যে ইবনুল আহিয়া জয়ীব ইবনুল আহিয়া জয়ীব ওর মস্তিষ্ক বিকৃত হয়ে গেছিল অনেক বাঘ বিদণ্ড শুরু করে দিয়েছেন আবার যখন মহিলাদের সলাতের পার্থকারী হিসাবে যখন আসছে তারপরে জানা যায় সেরা ফাতেহা পড়তে হবে কি হবে না এই মশালা আসছে ওখানে আবার আপনারা ইবনুল আহিয়া থাকার পরেও বলছেন না ইনি হাদিসটা হাসান হাসান সহি তো ভাই আপনারা ইবনুল আহিয়াকে নিয়ে দ্বিচরিত আপনারা করেছেন ইবনুল আহিয়াকে নিয়ে আপনারা দ্বিচারিতা করেছেন সিমাক বিন হারবের হাদিসকে আপনারা মুসনাদ আহমদে বুকের পরে বান্ধার হাদিসকে আপনারা কি বলছেন সিমাক বিন হারবের এ হাদিসকে আপনারা জৈব বলছেন আবার সিমাক বিন হারবের আপনারা হাদিসকে অনেক জায়গাতে গ্রহণ করেছেন আমরা দলিল দেব তো দ্বিচারিতা যদি আপনি এরকম যদি প্রমাণ দিতে চান আমরা হাজার হাজার প্রমাণ দেব আপনি বললেন যে সৈবুখারিতে বুখারিতে মজের যে হাদিস এটা মুরসাল তো মুরসাল হাদিস আহলাদিসটা গ্রহণ করছে না অথচ আবুদাউদের তাউসের সূত্রে যে বর্ণনাটা আছে তাউসের সূত্রে বিশ্বনবী বুকের পুরে হাত বাদ দেন সাতশো উনষাট নম্বর হাদিস এখানে তো মুরসাল তো আহলাদিসরা কেন গ্রহণ করছে এখানে ওসুল না জানার কারণে আপনার এই ভুলটা হয়েছে আহলে হাদিসরা তাদের ওসুল হচ্ছে এটা মুরসাল হাদিস স্বতন্ত্রভাবে হুজ্জাত না তাই মুরসাল হাদিসের সঙ্গে যদি মুসনাদ মুসনাদ হাদিসের সঙ্গে যদি মুরসাল হাদিস থাকে তখন আমরা আহলে হাদিসরা দলিল দিই এটা আমাদের রসুল তো বুকের উপরে হাত বান্ধার যে মুসনাদ হাদিস কোথায় মুসনাদ আহমদ আছে সাহি খুজাইমাতে আছে তারপরে আমরা মুরসাল হাদিসকে সমর্থনকারী হিসেবে দিচ্ছি আর এটা জাহারুন নাকিতে আপনারা উসুল আপনারা তৈরি করেছেন তুর্কমণি হানাফি রহমহল্লা তিনি উসুল দিয়েছেন যে মুরসাল হাদিস তখন হুজ্জত হয় যখন কি হয় যখন তার সঙ্গে মুসনাদ হাদিস থাকে মুসনাদ হাদিসের সঙ্গে মুরসাল যদি চলে আসে সেক্ষেত্রে হাসান লিগয়রি বা হাসান পর্যায়ে যেতে পারে তো আমাদের বুকের পরে হাতবান্দার হাদিসের যদি আবুদাউদ যেটা আছে এটা মুরসাল কে অস্বীকার করেছে আমরা স্বীকার করেছি আপনাদের মতো আমরা গোপন করিনি যে মুয়াজা তাউসের হাদিসকে আপনারা চালিয়ে দিচ্ছেন বুকের হাদিস বলে আপনারা মুনকাতি হাদিস এটা স্বীকার করেননি মুখ দিয়ে বলেননি কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমাদের মহাদিস আল্লাহ নাসরুদ্দিন আল আলবানী রহিমহল্লা তিনি স্বীকার করেছেন এটা মুরসাল হাদিস হ্যাঁ তার মুসনাদও তিনি পেশ করেছেন তিনি ওসুলের ভিত্তিতে মুহাদ্দিসদের ওসুলের ভিত্তিতে হাদিসটাকে তিনি হাসান বলেছেন কেন কারণ মুরসালের সঙ্গে মুসনাদ আছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের যে মোয়াজেরা তাউসের যে টাকা মানে জামা কাপড় দিয়ে ফিতরা জাকাত মানে আদায় করার এর মুসনাদ কোথায় এর মুসনাদ পেশ করেন আমরা বুকের পরে হাত বাঁধা হাদিসের মুসনাদ পেশ করেছি আপনারা মোয়াজের হাদিসের একটা মুসনাদ পেশ করেন আপনাদের নিকটে মুসনাদ পেশ করতে পারছেন না আবার আহলে হাদিসকে আসছেন তানকিদ করতে তারপর আপনি বলছেন যে মুরসাল হাদিস আপনি মুরসাল হাদিসকে মুনকাতি হাদিসকে দুটাকে এক পাল্লে মেপে ফেলেছেন কেননা বুকের উপরে হাত বাঁধা তাউসের সূত্রে যেটা আছে সেটা কি সেটা মুরসাল আর আপনারা মোয়াজ থেকে যে দলিল পেশ করছেন তাউস আর মোয়াজ এটা মুনকাতি তো মুরসাল আর মুনকাতিকে দুটোকে একত্রিত করে ফেললেন আজীব হয়ে গেলাম হ্যাঁ যদিও আল্লামা ইমাম তহাবি রহমুল্লাহ শাহরুহু মা আনিল আল আসারে হাদিস নম্বর পাঁচ হাজার দুইশো একান্ন এবং পাঁচ হাজার দুইশো চুয়ান্নতে তিনি একটা মুনকাতি হাদিসকে তিনি মুরসাল বলেছেন হানাফিদের নিকটে মুরসাল মুনকাতি আপনারা এক করে ফেলেছেন আমি জানি একটু কেননা ইমাম তহাবি তিনি শাহরুহু মা এবং পাঁচ হাজার দুইশো একটা মুনকাতি হাদিসকে মুরসাল বলেছেন ঠিক আছে কিন্তু আমি কি বলবো যে ওই হাদিস শাহরু মানিল আসারে যে আপনারা মানে মুনকাতি হাদিসকে মুরসালের অন্তর্ভুক্ত আপনারা করেছেন কিন্তু ওখানে তো ওই ওই ওই হাদিসের অংশ আলোচনা দ্রষ্টব্যতে ইমাম তহবি রহমহল্লা আপনারা যাকে হানাফি বিদ্যান মনে করেন আপনাদের ফিকি ইমাম মনে করেন উনি তোমার ওখানে লিখে দিয়েছে যে ইমাম আবু হানিফ রহমহল্লা এবং কাজী ইউসুফ রহমহল্লা দুজনের নিকটে মুরসাল হাদিস উজ্জাত নয় এটা কেন স্বীকার করছেন না আপনাদের ইমাম বলেছে মুরসাল হাদিস মুনকাতি হাদিস এগুলো গ্রহণ শুধু ইমাম ইউসুফও বলেছে আপনাদের ইমাম আবু হানিফা ইমামে আজম রহেমাহুল্লাহ তিনি বলেছেন যে মুরসাল হাদিস হুজাত নয় ইমাম কাজী ইউসুফ বলেছে মুরসাল হাদিস হুজাত নয় ইমাম আবু হানিফা রহমুল্লাহ বলেছে মুনকাতি মুরসাল হাদিস হুজাত নয় ইমাম আবু হানিফার নিকটে মুরসাল মুনকাতি হাদিস হুজাত নয় আপনারা তারপরে দলিল পেশ করছেন আপনারা কি নতুন করে মুস্তায়েদ হচ্ছেন আর এটা আপনাদের গ্রহণযোগ্য কিতাব যদিও ইমাম তহাবির কিতাব সকলের নিকটে আহলুসুন্নার নিকটে গ্রহণযোগ্য তারপর আপনাদের প্রায়োরিটিটা বেশি পাবে কেন আপনারা দাবি করেন যে তিনি হানাফি ছিলেন হানাফি মাজাবকে তিনি শক্ত মজবুত পুক্তা করেছে তো তিনি তো কথা স্বীকার করে নিয়েছে ইমাম আবনী রেমল্লা ইমাম কাজী ইউসুফ তারা মুনকাতি মুরসাল হাদিসকে হুজ্জাত মনে করতেন না অথচ আপনারা মুওয়াজ তাউসের বুখারি থেকে তালিকা হাদিস আপনারা মুনকাতি হাদিস দিয়ে দিচ্ছেন বুঝতে পারলাম না দ্বিচারিতা কাকে বলে এটা হচ্ছে দ্বিচারিতা তারপরেও আপনি একটা আরেকটা অভিযোগ করেছেন যে বুখারিতে থেকে ইমাম বুখারি যে অধ্যায়টা রচনা করেছেন আল্লামা কাস্তালানি রহিমাল্লাহ তিনি এখান থেকে ইমাম বুখারি ফিকটাকে বের করেছে মানে আরেকটা আপনি আরেকটা ইজতেহাত করেছেন এবং কাস্তালিন রহমুল্লাহর ইজতেহাতকে ইমাম বুখারির নামে আপনি চালিয়েছেন ঠিক আছে কোনো আপত্তি নাই ইমাম বুখারির তালিকাত তথা তালিকাতগুলো তার বাপগুলো যদি আপনারা মানতে চান তো মানেন সমস্যা কোথায় ইমাম বুখারি বুখারি হাদিস নামে সাতশো সাতান্নর আগেই অধ্যায় রচনা করেছে ইমাম হোক আর মুক্তাদি হোক মুনফারিদ হোক আর একাকি হোক যেই হোক না কেন প্রত্যেকেই ইমামের পেছনে সুরা ফাতেহা পড়বে এ তো হাদিস মজুদ আছে আপনারা তো ইমাম বুখারির এই ইস্তেহাদ মানতে রাজি না এখানে তো দুর্বল গতিতে পালিয়ে চলে যান ইমাম বুখারি সাহেব বুখারি সাতশো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ নম্বর হাদিসের অধীনে রচনা করেছেন যে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় রফুল এদিন করার কথা এখান থেকে ইমাম বুখারি রহমাল্লাহ তিনি মোল্লা খাদিসে কিছু নিয়ে এসেছে আপনারা মানতে নারাজ এখান থেকে আপনার দৌড়তে দৌড়তে দৌড়তে দৌড়তে পালিয়ে যান এটাকে তো বিচারিত নীতি আপনিই করছেন ভাই ইমাম বুখারি রহমাল্লাহ তিনি একটা অধ্যায় রচনা করেছেন সে বুখারি বাব একশো এগারো ইবনু জুরাইজ থেকে আবু জুবাইর থেকে বলেছেন যে মসজিদে নববীতে তারা এমন যে রামিন বলতো মসজিদ নববী গম গম করে আজ হতো আপনারা এটা মানতে বাধ্য সরি মানতে তো আপনারা নারাজ দুর্বল গতিতে পালিয়ে যান আপনাদের আলে বলে বা মাসাইক তারা বলছে যা কেউ যদি আহ্লা হাদিসটা জোরে জোরে আমিন বলে মসজিদ থেকে বের করে দাও তাকে মারো এমনকি আপনারা মারেন মেরেছেন তারও প্রমাণ আছে সিলেটেই দেখা গিয়েছে তাকওয়া মসজিদের সঙ্গে আপনারা কি আচরণটা করেছিলেন ভোলার মসজিদের সঙ্গে কেন জোরে আমিন বলবে রফলাদিন করবে আট টাকার তারাবি পড়বে এটা নিয়ে তো সার্বিকভাবে দ্বিচারিতা নীতি কার ইমাম বুখারি রেমহুল্লার মানে দ্বিচারিতা নীতি কত দেখাবো বলেন আমাজন আয়েশা রদিয়াল্লাহ তালা আনহার হাদিস দিয়ে আপনারা প্রমাণ করতে চান যে মহিলাদের মসজিদে গমন করা যাবে না যদি যেন বলেনি কথা সম্পূর্ণ তার কথাকে অপব্যাখ্যা করেছেন ইনশাল্লাহ জবাব আসবে তারপর আবার আমাদের আইসার যখন আমরা কোরআন দেখে দেখে পাঠ করা আছে বুখারির তালিকা দিচ্ছি সহি বুখারির তালিকা ছশো বিরানব্বই নম্বর তালিকা দিচ্ছি যে আমাজান আইসা রাজার যে দাস ছিল জাকোয়ান তিনি দেখে দেখে কোরআন পাঠ করতেন আমাজানের সঙ্গে আপনারা এখানে মানতে নারাজ দুর্বল গতিতে পালিয়ে যাচ্ছেন আমাজান আইসা তালা আনা তিনি বলেছেন যেমন ওমান ওমান হাদ্দাসাকে আন্না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রাই রব্বাহু ফাকাদ কাজাব আমাজন বলছেন যে কেউ ব্যক্তি যদি বলে যে আল্লাহ রসুল আল্লাহকে সচক্ষ দর্শন করেছে ফাকাদ কাজাব তারা এক নম্বরে মিথ্যুক সই বুখারি কিতাব তৌহিদ হাদিস মাস সাত হাজার তিনশো আশি আমাজনের কথা আপনারা এখানে মানতে নারাজ কিন্তু মহিলাদের মসজিদ গমনে আসা আল্লাহ কি বলেছে যদি আপনাদের দলিল কিছুই নাই ওখানে ইনশাল্লাহ খণ্ডন করব তো ওখানে আম্মাজানকে নিয়ে আপনারা পড়ে আছেন কিন্তু এখানে মানতে নারাজ হয়ে আছেন বুঝলাম না দ্বিচারিতা কাকে বলে আপনারা ওসুল নিয়ে দ্বিচারিতা করেছেন আপনার হাদিসের রাবির ফাতোয়া নিয়ে আপনারা দ্বিচারিতা করছেন করছেন আপনারা তারপরে রাবিদের যারা তাদের নিয়ে আপনারা দ্বিচারিতা করছেন আপনাদের দিকে যখন একটা দলিল আছে যে ওয়াইল বিন হুজুর প্রসঙ্গে যে পঞ্চাশ বার দেখেছে ওখানে মোহাম্মল আছে কিন্তু দলিলটা আপনারা গ্রহণ করতে মানে গ্রহণ করে নিচ্ছেন লুফে নিচ্ছেন হ্যাঁ ওয়াইল বিন হুজুর পঞ্চাশ বার দেখেছে অয়েল বিন দেখেছে অয়েল বিন হুজুর দেখেছে পঞ্চাশ বার মোহাম্মাল বিন ইসমাইল আছে শাহরুমান আসারের যে সনদে ওটা আপনারা মানতেন মানে মেনে নিচ্ছেন নুফে নিচ্ছেন মানে আরেকবারে দুমদাম খাচ্ছেন গিলছেন এটা কি অথচ আবার সেই খুঁজে মাতে মোহাম্মাল বিন ইসমাইল আছে আপনারা মুন কারুল হাদিস বাংলাদেশকে আপনারা ঢাক ঢোল পিটিয়ে দিচ্ছেন আমি বুঝলাম না দ্বিচারিতা কাকে বলে আবদের চেয়ারে দেখবেন অসংখ্য আপনাকে দেখাতে পারবো তো যাই হোক আমি আর দেখালাম না এই দ্বিচারিতাগুলো শেষ কথা তিনি যে আলোচনা করতে করতে শেষ পর্যন্ত তিনি বলেছেন আমার হাদিস যেগুলো আমি তাহাকে পেশ করেছি একটাও তিনি সহি প্রমাণ করতে পারেনি আলহামদুলিল্লাহ চল্লিশ মিনিট আলোচনা করেছে একটাকে সহি প্রমাণ করতে পারেনি আমি যে রাবি প্রথমে আমি যে তালিকা যতগুলো বলেছি সবগুলো মেনে নিয়েছে ওটা যে মুনকাতি হাদিস এটাও মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ আর মুনকাতি হাদিস আর কাজী ইসবের নিকটে হুজ্জত নয় তাই অন্তত আপনাদের এটা দলিল দিয়ে মুখ পড়ানো উচিত নয় কেন ইমাম আবনি মোল্লা তিনি এটাকে মুরসাল মুনকাতে হাদিসকে গ্রহণ করেননি হুজ্জাত নয় কাজী ইউসুফের নিকটে হুজ্জাত নয় কেন আপনারা গ্রহণ করছেন তাই না তারপরে আপনি দিলেন যে আতা থেকে উমর বিন খাত্তাব আমি বলছি লাইজ বিন আবি ইসলাইম এখানে জয়ীফ রাবি আছে তিনি শেষ জীবনে তার মস্তিষ্ক বিকৃত ঘটেছিল তিনি মুদালিস রাবি তিনি আনানা দিয়ে হাদিসটা বর্ণনা উনি জবাব দেন প্রমাণিত হয়ে গেল আপনারা হাসান বাস্তির কল দিয়েছেন আমি বলেছি সুপেন সাউরি তিনি এখানে তাদবিস করেছেন আনানাদি হাদিস বর্ণনা করেছেন আর হাসান বাস্তিরি তিনি একজন তাবি তাবিদের কথা আপনাদের নিকটে উজ্জত না হানাসিদের নামাজ প্রথম খণ্ড একশো একশো তেত্রিশ পৃষ্ঠাতে আপনারা নিজেরা লিখেছেন যে তাবির কথা হজ্জত না কেন ওই যে মনে পড়ে আপনার নারী পুরুষের সলাতের পার্থ করতে গিয়ে আবু দারদা থেকে যখন আমরা হাদিস পেশ করেছি আবু দারদা তাবি থেকে তখন আপনারা ওখানে ফুটনোটে লিখে দিয়েছেন যে আবু দাদা একজন তাবি ছোট তাবি তাবির কথা আমাদের নিকটে হুজ্জত না হানাফিরা গ্রহণ করবে না এখানে হাসান বস্তা একজন তাবি তার দলিল আপনারা গ্রহণ করছেন কেন দ্বিচরিতা নীতি কেন এই ডাবল স্ট্যান্ডার্ড একটা উসলে পরে দাঁড়িয়ে থাকেন না ভাই একটা উসলে পরে দাঁড়িয়ে থাকেন আজি তাজ্জব হয়ে গেলাম তারপরে আপনি আবার একটা দলিল পেশ করলেন যে আবি ইসাহাক সাবি থেকে আবিসাক সাহাবি থেকে আমি বলেছি যে আবিসাক সাহাবি শেষ জীবনে তিনি মস্তিষ্ক বিকৃত ঘটেছিল তার উপরেও তাদের অভিযোগ আছে এবং ইমাম এবং তিনার সঙ্গে সাক্ষাৎ প্রমাণিত মানে তার সঙ্গে শ্রবণ হয়েছিল তার স্মৃতিশক্তি মস্তিষ্কে বিকৃত ঘটার পরে আমি দশখানা দলিল পেশ করেছি একটাও খণ্ডন করেননি সবগুলো হজম করে ফেললেন অথচ চল্লিশ মিনিট শুধু অনার্থক বকলেন এটা কি আমি দলিল প্রত্যেকটা পয়েন্ট খণ্ডন করেছি তো সার্বিক পর্যায়ে এ কথাই সীমাবদ্ধতায় থাকে যে তার চারটে যে দলিল পেশ করেছে আলহামদুলিল্লাহ চারটে তাহাকিক পেশ করেছি পাল্টা তাহাকিক তিনি জবাব দিতে পারেনি সৈব বুখারির তালিকাটাকে তিনি স্বীকার করে নিয়েছেন তারপরে তিনি বলতে চেয়েছেন কিন্তু তারপর তো এটা জাকাতেরই হাদিস তাই না জাকাতের হাদিস বেলপাকলে কাকের কি জবাব এখানে অ্যান্টিভেনম শেষ হয়ে যায় তারপরে তিনি যে যুক্তি পেশ করেছেন খণ্ডন করেছে এবার আসেন তিনি কিছু ওলেমাদে মাসাহিকদের তিনি কলনাকল করতে চেষ্টা করেছেন যে জাকাত আর জাকাতুল ফিতর দুটো এক আপনি কিছু ওলেমাদের মত পেশ করেছেন জাকাত এবং জাকাতুল ফিতর দুটোকে একত্রিত করেছেন আমি দশজন এরকম আপনি পাঁচজন দুজনে পেশ করেছেন আমি দশজনে পেশ করব যে মহাদ্দিস সালাবগঞ্জ জাকাত এবং জাকাতুল ফিতরকে আলাদা আলাদা করেছে আলাদা আলাদা করেছে আপনি দুজন করেছেন বিশ জন দেবো এটা কি আসে যাই ইলিমি আলোচনা ইলিমি আপনি আপনি প্রমাণ করেন যে আপনি নিজের যোগ্যতা দিয়ে আপনি পেশ করেন কারণ সালাফদের কল আপনি নকল করেছেন আমিও বিশটাকে নকল করব তো এখানে মানুষের সামনে প্রকাশ করে দেন যে জাকাত এটা আমি কয়েকটা শুধুমাত্র আপনাদেরকে প্রমাণ পেশ করব যে জাকাত আর জাকাতুল ফিতের এই দুটোর মধ্যে যে পার্থক্য আছে সালাবগণ পার্থক্য করেছে আমি কয়েকটা পার্থক্য আপনার সামনে বলি যে জাকাত কি আর জাকাতুল ফিতের মধ্যে পার্থক্য কয়টা আমি কিছু কিছু দিই প্রথম কথা হচ্ছে জাকাতুল ফিতের যেটা রামাজান মাসের শেষে দেওয়া হয় জাকাতুল ফিতের এটা হচ্ছে ব্যক্তির উপরে ফরজ প্রত্যেকটা ব্যক্তি নারী হোক পুরুষ হোক বাচ্চা হোক শিশু হোক সবার উপরে জাকাতুল ফিতেরটা ফরজ হয় আর জাকাত এটা ফরজ হয় কিসের উপরে সম্পদের উপরে ভিত্তি করে সম্পদ যারা আছে তারই কেবলমাত্র জাকাত ফরজ সবার জন্য নয় দুই নম্বর পার্থক্য জাকাতুল ফিতের মানে ফিতরা এটা ধনী গরিব সকলের উপরে ফরজ কিন্তু জাকাত যেটা মালের এটা হচ্ছে কি মানে কেবলমাত্র ধনী যারা যারা বড় লোক ধনী তাদের নিকটে শুধু তাদের জন্য শুধুমাত্র ফরজ তিন নম্বর পার্থক্য জাকাতুল ফিতের সকলের উপরে একসা পরিমাণ এটা ফরজ যদিও হানাফিদের মধ্যে ইকতলাফ আছে তারপরেও জাকাতুল ফিতের একটা নির্দিষ্ট একটা মানে নির্দিষ্ট একটা ফরজ একসা বা হাফসা যাই বলেন না কেন একসা পরিমাণে ফরজ অথচ জাকাত যেটা আছে সেটা সম্পদ অনুপাতে এক একজনের জাকাত এক এক রকমের হবে তথা হাঁস বৃদ্ধি কম বেশি হতে পারে এটা একটা পার্থক্য চার নাম্বার যে জাকাতুল ফিতের মানে ফিতরার জন্য কোনো নিঃসাব শর্ত না যে এত টাকা থাকতে হবে এত লক্ষ থাকতে হবে এটা কোনো শর্ত নয় কিন্তু জাকাতের জন্য শর্ত আছে দুই পাঁচ নম্বর পয়েন্ট যে জাকাত এটা যে জাকাতটা ফরজ হয়েছে কখন প্রথমে জাকাতুল ফিতের যখন ফরজ হয়ে যায় জাকাতুল ফিতের দ্বিতীয় হিজড়িতে যখন সিয়াম ফরজ হয় তার পরে জাকাতুল ফিতের এটাও দ্বিতীয় হিজড়িতে এটা ফরজ হয়ে যায় জাকাতুল ফিতের ফরজ হওয়ার পরেই তারপরে জাকাত ফরজ হয়েছে যেটা ছিল তৌবা ষাট নাম্বার আয়াতে যে আটটা ভাগের কথা বলা হয়েছে তফসির পরে বিভিন্ন তফসিরে ওলেমা মাসেক তফসির কারকগণ মুফাসিরগণ তারা বলেছে জাকাতুল ফিতের এটা আগে ফরজ হয়ে গেছে আর জাকাত পরে ফরজ হয়েছে দুটোকে একত্রিত কিভাবে করেন ছয় নম্বরের পার্থক্য এখানে যে যখন জাকাতুল ফিতর যখন ফরজ হলো তখন ঠিক সেই সময়তেই সন আবুদাউদ ষোলোশো নয় ইবনু মাজা আঠারোশো সাতাশ নম্বর হাদিসে জাকাতুল ফিতের এই ফিতরা পাওয়ার হকদার কারা এবং ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি দুটো বিশ্বনবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছে অথচ জাকাত যখন ফরজ হয় তার জন্য জাকাত কাকে কাকে দিতে হবে সুরত ওবাই পরবর্তী সময়ে ষাট নম্বর আয়াতে এটা এই ধারাবাহিকতা এসেছে তাই জাকাতের সঙ্গে সাদৃশ্য মানে জাকাতুল ফিতের এর সঙ্গে মানে জাকাতুল ফিতের এটা কেন দেয়া হয় সুনান আবু দাউদে স্পষ্ট হাদিস মজুদ আছে এবং সুরা বাকার একশো চুরাশি নম্বর আয়তে কিছুটা তার টাচ পাওয়া যায় যে জাকাতুল ফিতরের মাধ্যমে আমরা যে সম করি সিয়াম পালন করি রোজা পালন করি এর মধ্যে কোনো টুটি বিচ্ছুটি যদি হয়ে যায় গোনাগা গোনা যদি হয়ে যায় টুটি বিচ্ছুটি হয়ে যায় তো এই জাকাতুল ফিতরের মাধ্যমে সেগুলো সংশোধন হয়ে যায় পরিশুদ্ধ হয়ে যায় কিন্তু জাকাত এটা অর্থের পরিশুদ্ধি আপনার সম্পদের উপরে তো অসংখ্য পার্থক্য আপনাকে দেখাতে পারবো যে জাকাত এবং জাকাতুল ফিতর আলাদা তো আপনি জাকাতের জাকাত কি দিয়ে পেশ করছেন ফিতরার মশালাতে ওই জন্য বলেছি বেল পাকলে কাকের কি তাই কি নাই তো সার্বিকভাবে আপনাদেরকে এতটা বোঝানোর চেষ্টা করলাম এই ডিটেলস আলোচনা তখন করেছিলাম না তো শুধু হাদিসের তাহাকিকগুলো দিয়েছিলাম এখন আপনাদের সামনে এই মশালাগুলো আমরা স্পষ্ট করলাম যে জাকাত মানে ফিতরার মশালা জাকাতের মশালা অবশ্যই কিছুটা পার্থক্য আছে আমরা যেগুলো সাতখানা মাসাল আমরা পার্থক্য আপনাদেরকে দেখিয়েছি এবং জাকাতুল ফিতের এবং জাকাত দুটো দুটো সময়ের উপরে এটা ফরজ বিধান এসেছে আগে পিছিয়ে আছে তারপরেও মানে কারা পাবে এর হকদারের মধ্যে কিছুটা পার্থক্য আছে তারপর আমরা দিলাম যে জাকাত মানে নিসাবের পরে ফরজ হয় কিন্তু ফিতরা নিসাব দরকার হয় না জাকাত এটা মানুষের নিসাব হলে ফরজ হবে কিন্তু ফিতরা মাথা পিছু মানে মাথা যত তত ফিতরা দিতে হবে তো সার্বিকভাবে সর্বশেষ কথা এতটাই আপনাদেরকে বলছি যে আমাদের রেজল করে আবরার ভাই অন্তত তিনি স্বীকার করে নিয়েছেন যে বুখারি হাদিসটা মন কাতি দুই নম্বর যে বুখারি হাদিসটা এটা মোল্লা খাদিস এটা বুখারি হাদিস বলে চালিয়ে দিলে <laughs> হবে না এটা স্বীকার করেছে তারপর যে ইউসাদ আল্লামা কাস্তাল রহমল্লা থেকে তিনি নকল করেছেন যেটা জাকাত প্রসঙ্গে এটা ফিতরা প্রসঙ্গে ইমাম বুখারি হানাফি মাহতাবকে মজবুত করেনি জাকাত প্রসঙ্গে মজবুত করেছে আপত্তি নাই আপনি বলছেন ডবল স্ট্যান্ডার্ড আলহাজদের ওসুল কোনটা তার তারা কেন দ্বিচারিতা করছে আমরা বিশখানা দ্বিচারিতা আপনার দেখিয়ে দিয়েছি যে আপনি দ্বিচারিতা করেছেন আমরা দ্বিচারিতা করিনি আপনি মোহাম্মদ বিন ইসমাইলের যে কথা নকল হয়েছে মুনকারুল হাদিস দলিল দেবেন ইমাম বুখারি কোন কিতাবে মোহাম্মদ বিন ইসমাইলকে মুনকারুল হাদিস বলেছে আপনি বলেছেন যে আবু দাউদের স্নান আবু দাউদের যে মুরসাল হাদিস আহলাসরা দলিল গ্রহণ করেছে কিন্তু এইখানকার মুরসাল হাদিস মজের মুরসাল হাদিস আমরা কেন গ্রহণ করছি না জবাব দিয়েছি যে বুকে পুরে হাত বান্ধা হাদিসের এর মুসনাদ প্রমাণিত আছে কিন্তু মজের এই হাদিস মানে জামা দেব ফিতরা মানে জাকাত আদায় করা ফিতরা ওটা কোনো কোনো মুসনাদ হাদিস আপনারা পেশ করতে এখন পর্যন্ত পারেননি তো সার্বিকভাবে এই কথা আপনাদেরকে বলতে চাইলাম যে মোহাম্মদ সাল্লাম তিনি তার জামানাতে নিজেই তিনি মাল দিয়ে ফরজ করেছেন ফিতরা এটা আল্লাহ সাল্লাহ আদেশও আছে বুখারি পনেরোশো তিন চার পর পর হাদিস আল্লাহ সাল্লাহ জামানাতে টাকা পয়সা থাকার শর্তে তিনি টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করেনি তিনি মাল দিয়ে ফিতরা আদায় করেছেন সাহাবা রদিল তালাহদের জামানাতেও একই অবস্থা তারাও টাকা পয়সা দিয়ে আদায় করেনি অজে মজুদ ছিল তারা আদায় করেছে কি দিয়ে তারা খাদ্যদ্রব্য দিয়ে দিয়েছে কিছু দলিল পেশ করেছে সাহাবিদের আমরা খণ্ডন করেছি যদিও সাহাবি থেকে এটা প্রমাণিত নয় <laughs> একদম সূত্র বিচ্ছিন্ন আছে প্রমাণিত নয় আর মুসান্নাফের হুম শব্দ দিয়ে সাহাবি করে দেয়া এটা আবার নতুন একটা ইস্তেহাত এখানে আবার একটা জব দেওয়া যেতে পারে তো যাই হোক তারপর আমরা সার্বিক দিক থেকে জাকাত এবং জাকাতের ফিতে মধ্যে কিছু পার্থক্য আপনাদেরকে সামনে উপস্থাপন করেছি সার্বিক পর্যায়ে কথা বলা যেতে পারে তারপরে আমি আউসাতের একটা হাদিস আঠারোশো উনষাট নম্বর হাদিস আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম বলেছেন যে বিশ্বনবী যদি একটা মৃত সুন্নাতকে যদি আমরা জীবিত করি আলহামদুলিল্লাহ পঞ্চাশ জন শহীদের মর্যাদা পাওয়া যায় আলহামদুলিল্লাহ বিশ্বনবী সুন্নাত যে তিনি ফিতরা আদায় করেছেন করেছেন খাদ্যদ্রব্য দিয়ে অবশ্যই আমাদের খাদ্যদ্রব্য দিয়ে ফিতর আদায় করা এটা বাঞ্ছনীয় যদি আমাদের আবরার ভাই এখন শিথিল হয়েছে তার আলোচনা শুনবেন শিথিল হয়েছে যে হ্যাঁ অবশ্যই কেউ যদি খাদ্যদ্রব্য দিয়ে দেয় দিবে টাকা দিতে এটা জায়েজ মানে এখন জায়েজ বলছে এর আগের বক্তৃতায় ওটাকেই ইস্টাবলিশ করার চেষ্টা করেছে না এটাই উত্তম টাকা দেওয়াটা উত্তম কেন মানুষ কিনবে সেটা কিনবে সেটা কিনবে তারপর তিনি আরেকটা কথা বলে ফেলেছেন তিনি বলছেন যে ফিতরাকে কুরবানের সঙ্গে যে আমি মানে একটা যুক্তি দিয়েছি অ্যান্টি ভেনাম তুমি যে আমরা নাকি কিয়াস মানি না কে বললো ভাই আমরা কিয়াস মানি না আমরা ইসদাদকে জায়স মনে করি বরং জাস্টিস তাকে উসমানি তার ওসুলিল লিপ্তার সাতানব্বই নম্বর পৃষ্ঠাতে তিনি বলেছেন ইজতেহাদের দরজা বন্ধ হয়ে গেছে মুজদেদে মুতলাক শেষ চারজন তারপরে ইজতেহাদের দরজা বন্ধ হয়ে গেছে মানে কিয়াসের দরজা বন্ধ হয়ে গেছে ইজতেহাদের দরজা বন্ধ হয়েছে তারপর আপনারা কিয়াস করে চলেছেন তারপর আপনি বলছেন যে আহলা হাসরা কিয়াস মানে না তো ভাই ইজতেহাদ কিয়াস আমরা মানি একাধিক জায়গাতে আমাদের দলিল প্রমাণ কিয়াসের ভিত্তিতে আমরা দিয়েছি একাধিক জায়গাতে আমরা ইজতেহাদকে জায়জ মনে করি ইজতেহাদকে আমরা জায়জ মনে করি কিন্তু হানাফিদের নিকটে দেবন্দীদের নিকটে ইজতেহাদের দরজা বন্ধ হয়ে গেছে তারপরেও বলবো ইজতেহাদ করার যোগ্যতা কার যিনি মুজদাহিদ তিনি ইজতেহাদ করবেন আপনাদের সকলে মুকাল্লিদ মুকাল্লিদ ইজতেহাদ করবে নাকি আশ্চর্য বিষয় আপনারা বলছেন নিজে মুকাল্লিদ মানে ইজতেহাদ করার ক্ষমতা ভাব দেখাচ্ছেন ইজতেহাদ করতে পারে কারা যারা তারা ইজতেহাদ করতে পারবে মুকাল্লিদ আপনারা ইজতেহাদ আর আপনাদের কাছে কি করতে পারবেন না তো যেটা করতে পারবেন না যেটা আপনাদের হক নাই অধিকার নাই সেটা নিয়ে টানা শেষরা কেন করতে যাচ্ছেন তাই কি না তারপর আপনি বলেছেন যে আমি উদাহরণ দিয়েছি যে ইবাদিতে তৌকিফি চলে না তো কুরবানির বদলে টাকা পয়সা দিলে কি কুরবানি আদায় হয়ে যাবে উনি বলছেন এটা ফাঁসল্লিক অনহার এখানে আহার করতে হবে টাকার ভিত্তিতে যদি গরু ছাগল যদি জবাই করে আমরা পানিতে ফেলে দিই কাউকে যদি না দিই তবুও তবুও কুরবানি আদায় হয়ে যাবে কাউকে দেওয়াটা শর্ত নয় আপনি বলেছেন অথচ পবিত্র কোরআনে সাহাজে ছত্রিশ নম্বর আয়তা আল্লাহ বলে দিয়েছেন কমপক্ষে তিনটে খাতের কথা উল্লেখ করে দিয়েছে ভিত্তিতে তারপরে আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছে সুরা হাজের ছত্রিশ সাঁত্রিশ নম্বর আয়াত পরেন আল্লাহ বলেছে যে তোমরা নিজে খাও অপরকে খাওয়াও এবং গরিব মিসকিন তাদেরকে দাও এটা তাদের হক আল্লাহ হক উল্লেখ করে দিয়েছে আপনি বলছেন পানিতে ফেলে দেওয়ার কথা আশ্চর্য হয়ে গেলাম নিজের কিয়াসকে নিজের কুযুক্তি লজিক্যাল ফেলাসিকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি কোরআনের আয়াতকে একটা আপনি এটাকে শিথিল করে দিলেন আমি তো আসলে কিয়াস করছেন আপনারা যদি কিয়াস করার যোগ্যতা মানে কিয়াস যে করবেন আপনারা তো মুজতেহেদ না এটা আপনাদের অধিকার নেই অধিকার বহির্ভূত আপনারা চর্চা করছেন যে অধিকার আপনাদের নাই সেটা নিয়ে আপনারা টানাছাসরা করছেন তারপরে কোরআনের আয়াত স্পষ্ট খাতগুলো ব্যবহার করা হয়েছে আল্লাহ নিজে বলেছে কুরবানি কাকে মানে কুরবানির গোস্ত আপনি কাকে কাকে দিবেন আপনি যদি পানিতে ফেলে দেওয়া হয় তবুও কোনো সমস্যা নেই এ কেমন ফতোয়া দিচ্ছেন ভাই পানিতে ফেলে দিবে অপচয় করে শয়তানের ভাই সুরা বান ইসরায়েলের পরপর আয়াতগুলো তাহলে সোনাতলা বলেছেন ছাব্বিশ সাতাশ আঠাশ পরপর যে করে শয়তানের ভাই আপনি পানিতে ফেলে দেওয়ার হুকুম দিচ্ছেন নিজেরটা ছোট্ট মশালাকে প্রমাণ করার জন্য আপনি নিজেই স্বীকার করেছেন খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেওয়া যাবে তো এটাই প্রচার করেন মানুষকে বলেন এটাই উত্তম এটা শুন না এটাই সুন্না এটাই উদ্বুদ্ধ করেন অথচ আপনার সুন্নাতটাকে উদ্বুদ্ধ না করে টাকা দেখে উদ্বুদ্ধ করছেন এটাই বেশি করে দিতে বলছেন এটাই উপকার বেশি আছে এটাতে মানুষের সুবিধা বেশি আছে আল্লাহ সাল বুঝতেন না কোনটাতে সুবিধা আছে আপনারা বুঝে নিলেন সুবিধা আজীব বিষয় শরীয়ত অবতীর্ণ হচ্ছে বিশ্বনবীর প্রতি তিনি কোনটাতে উন্মতের সুবিধা হবে ফেসিলিটি হবে তিনি বুঝলেন না অথচ আপনারা বুঝে নিয়ে ফেসিলিটি করে দিচ্ছেন আজই হয়ে গেলাম কথা বললে অনেক কি কথা বলা যেতে পারে যুক্তির পর যুক্তি অ্যান্টিভেনাম টিট ফর ট্যাট অনেক কিছু দেওয়া যেতে পারে আলহামদুলিল্লাহ সর্বোপরি সুপ্রিয় শ্রোতামণ্ডলী আপনারা হ্যাঁ টাকা দিয়ে ফিতরা দেওয়ার চেষ্টা করবেন না যেহেতু আপনার খাদ্যদ্রব্য মজুদ আছে আলহামদুলিল্লাহ খাদ্যদ্রব্য দিয়েই আপনারা ফিতরাটা আদায় করবেন এটা বিশ্বনবীর সুন্না এটা সাহাবিদের সুন্না অবশ্যই এই আমলটাই করবেন আলোচনা বলছেন পবিত্র কোরআন সরানিসা সন্ন চার আট নম্বর ফিফটি নাইন অনুসার ইয়া ইহল্লাদিন আমানু হে বিশ্বাসীগণ আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ও আতিউ রসুল রসুলের অনুসরণ করো ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের আলে ওলেমা মাসেক মুজতাহেদ ইমাম দেশের শাসক যে কোনো অর্থ যেটাই নেন তাদের আনুগত্য অনুসরণ করো ফাইন তানা জাকুম ফি শাইয়িন ফারুদ্দুহুল্লাহি ওয়া রাসূল তারপরে যদি এইসব ওলেমা মাসেকদের মধ্যে ইখতিলাফ মতপার্থক্য হয়ে যায় আবারও তোমরা চলে যাও তানাজা করো তোমরা তোমাদেরকে পরিবর্তন করতে হবে কোথায় ইকতলাফ হয়ে গেলে আবার আল্লাহ আল্লাহ রসুল থেকে প্রত্যাবর্তন করো যেহেতু তোমাদের ইকতলাফ আসেন আমরা বিশ্বনবী সুন্নাহ আবার পুনর্জীবিত করি আমরা টাকা দিয়ে ফিতরা না দিয়ে আমরা মূলত খাদ্য দ্রব্য খাদ্যশস্য দিয়ে আমরা ফিতরাগুলোকে আদায় করি এটা বিশ্বনবী সুন্না দ্বারা প্রমাণিত সাহাবিদের সুন্না দ্বারা প্রমাণিত এবং তারা যে দলিল দিয়েছে সবগুলো জৈব দুর্বল তাদের যুক্তিও লজিক্যাল ফেলাসি একদমই দুর্বল যুক্তি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে প্রকাশ করেছি তাই বিশ্বনবী সুন্নাকে সমাজে প্রচার করার জন্য আপনারা অগ্রগামী ভূমিকা পালন করবেন আলোসল সুন্নাতকে প্রতিষ্ঠা করতেই হবে এই বুকে বল এরকম সাহস এরকম ইমানি দীপ্তি চেতনা নিয়ে আপনারা ফিল্ডে প্রচার করুন যে টাকা দিয়ে ফিতরা দেয়া থেকে দূরে থাকুন বরং আপনারা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেন এটাই মধ্যে কল্যাণ আছে কেন বিশ্ব নবী বলেছে এর মধ্যে কল্যাণ আছে হুজুর যতই বলুক না কেন টাকা দিয়ে কল্যাণ আছে ওর মধ্যে কল্যাণ নাই যারা অ্যাকাউন্টেন্স নিয়ে পড়েছেন তারা বুঝতে পারবেন যে টাকা দিয়ে ফিতরা আদায়ের মাধ্যমে কতটা হ্যাঁ, বিশেষত মানে অর্থনৈতিক ব্যবস্থা কত উন্নত হতে পারে আপনারা সকলে বুঝতে পারবেন যারা অ্যাকাউন্টেন্ট নিয়ে পড়েছেন তারা জানেন তো সার্বিক পর্যায়ে আমি কথাই শেষ করলাম আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করছি অনেক রাত্রি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আলোচনা তারা ততক্ষণ আমাদের সকলকে বিশ্ব সুন্না অকাট্যভাবে পালন এবং প্রচার করার মতো তৌফিক দান করো ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু